জাহিদ ফারুক শামীম কাকু নৌকা আবার নিয়ে আসবে তার থেকে যত খারাপ লোক নিয়ে আসো নৌকার সাথে যারা বেমানি করতে পারে তারা আওয়ামী লীগের আমি মনে করি আমার জায়গা থেকে এই মুজিব কোট পড়ার তো অধিকার নাই আমি আমার বোধগম্য হয় না তারা কোন আওয়ামী লীগ করে যে ষড়যন্ত্রটা কোথায় আমি বলতে পারবো না কারণ আমি একটা দায়িত্বের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একটা আস্থার জায়গায় আমাকে বসাইছেন আমি বলতে পারবো না আমার গলে আমার গালে চল দেবেন আমি চল খেয়ে আরেকবার বাড়িতে দেবো আমার দাদার মতো আব্দুল রাব আমাদের মতো গালে চল খেয়ে সবসময় ঠলা যায় না চল খাইয়েও যেতে যায় সেটার প্রমাণ এসেছে আঠারোই আগস্টের ঘটনা আমরা কি প্রতিবাদ করছি প্রতিবাদ করতে পারতাম না কেন করেনি কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক আমরা হিংসার রাজনীতি করি না সেটার প্রমাণ সারা বাংলাদেশ কিন্তু দেখছে আমি চাইলে কি করতে পারতাম দশ প্লাটুন পুলিশ যেহেতু চাইছে তো আপনাদের বোঝা উচিত যে দশ প্লাটুন কেন চাইছে এটা তো তারা বুঝতেই চাইছে বিজেপি বিজেপি রাইট এটা হাসি কালচার সাথে বলতেছি এটা সারা বাংলাদেশের মানুষ দেখবে লাইভ হইতেছে নো কারো এই কথাগুলি কারোর বিরুদ্ধে না আমি বরিশালের জনগণ এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অন্য জায়গায় কে কি মনে করলো সেটা আমার আমি দায়িত্ব আপনাদের পালন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দায়িত্ব পালন করার জন্য এখানে আমার বসাইছি পুলিশিং কমিটি অবশ্যই পুলিশিং কমিটি আমার পিছন দিক দিয়ে আজকে কমিশনার সাহেব না হলে পরে আমার কাজগুলি আমি করতে পারতাম না যে শহরে ছিনতাই লুটতা লোকতলার আজকে চাঁদাবাজি নেই বরিশাল শহরে আজকে একটা ইট কাটতে পয়সা দেওয়া লাগে না বরিশাল শহরে কমিশনার সাহেব তো দেখেন নাই আপনারা তো জানেন আপনারা জানেন না আমরা তো গায়ে তো কুমের দাগ আছে এখানে যারা আছেন অনেকে আছে না সেই বরিশাল কি আছে আজকে শান্তির নগরীতে পরিণত হয়েছে বরিশাল শহর মাননীয় প্রধানমন্ত্রীর দয়া মাননীয় প্রধানমন্ত্রী আছেন সেই বলিয়া কিন্তু সম্ভব হয়েছে আমরা কি আমরা তার কর্মী ক্ষুদ্র কর্মী কাজ করতে পারবো উনি মাথার উপরে না থাকলে কার জন্য কাজ করবো সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ আবুল আসাদ আবদুল্লাহ আবদুল্লাহ সেনিয়াবাদ জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে পনেরোই আগস্ট তারপরেও কেন আমাদের গায়ে আমাদের প্রমাণ করার কি আছে আমাদের প্রমাণ করার কিছু আছে তারপরে আমাদের নিচু দেখাতে চায় কারা আমাদের নিচু দেখাতে চায় না মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দুর্বল করতে চায় আওয়ামী লীগকে দুর্বল করতে চায় তো পদ্মা ব্রিজ হয়ে গেছে নির্দিষ্ট টাইমে ওপেনিং হবে আমাদের মাননীয় উপদেষ্টা আসতেছেন আমাদের সালমানের রহমান মাননীয় প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা আসতেছেন বরিশাল আমি বলছি যে যেহেতু বিভাগীয় শহরের জয় বাংলা জয় বাংলা উৎসব হবে আমি বলছি যে বরিশালে আঙ্কেল আপনি প্রথম করেন আমি স্টার্টিংটা করে দিই আপনাকে তো তিনিও রাজি দিয়েছেন বলছে অবশ্যই আমি আসবো তো এই যে বৃষ্টির কারণে বারো তারিখ আসার কথা ছিল হয়তো সামনের মাসের সতেরো আঠারো তারিখে প্রোগ্রামটা হবে আসতেছে অনেক দূর আমাদের যাওয়ার অনেক দূরের স্বপ্ন অনেক বড় স্বপ্ন ভোট চাইতে যাবো না বলছি ভোট চাইতে যাবো না আপনাদের কাছে ইনশাল্লাহ আর যতটুকু সময় আছে যে টাইম আছে ওই যে কি বললাম সেদিন সাথে আবদুল্লাহ যেটা বলে সেটা বিশ্বাস করেন তো আপনারা সেটা আমি বাস্তব আজকে এই যে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এখানে অন্য আছে জানি না আমাদের প্রতিটা কলেজের প্রিন্সিপালকে যে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রতিষ্ঠান চালাইতেছে কোনো রাজনৈতিক কোনো ছাত্রলীগ কোনো নেতার হস্তক্ষেপ আছে কিনা যান পিডাব্লিউডি থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে জিজ্ঞেস করেন সেরিয়াল সাদ্দাক আব্দুল্লাহ ফোন দিয়া একটা তদবির করছে কিনা যদি কেউ বলতে পারে এখান থেকে আসতে আসতে চলে যাব দ্বিতীয়বার এখানে থাকবো না ঠিক আছে বললাম কি মুখদার জবানদার আমাদের তো এই জায়গায় এই জায়গায় এক আজকে মানুষ ভালোবাসে আঠেরোই আগস্টের ঘটনার পর লস হয় না তো আমার জনপ্রিয়তা বাড়ছে ভালোবাসা বাড়ছে কমিশনার সাহেবদের কমিশনার ভাইয়ের আস্থা আমার প্রতি বাড়ছে আমরা তো একটা পাল্টা কিন্তু ইট মারি নেই কেন কেন মারি নেই কেন মারি নেই বলেন কারণ মাননীয় আমরা কি প্রধানমন্ত্রীকে ইট মারবো নাকি আমরা যার রাজনীতি করি ওই যে বললাম কি প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করে না এবং শেখ হাসিনার কোনো কর্মী আওয়ামী লীগের কোনো কর্মীও অতি প্রতিহিংসার রাজনীতি করে না যারা বলতে চান বলি দিলাম যে জাহিদ ফারুক শামীম কাকু নৌকা আবার নিয়ে আসবে তার থেকে যত খারাপ লোক নিয়ে আসো নৌকার সাথে যারা বেমানি করতে পারে তারা আওয়ামী লীগের আমি মনে করি আমার জায়গা থেকে এই মুজিবকুট পড়ার তো অধিকার নাই আমি আমার বোধগম্য হয় না তারা কোন আওয়ামী লীগ করে এই যে বাবুভাই ভাই করাপুরের মতো জায়গা দিয়ে আজকে আঠারোই আগস্টের মামলা আসামি যেখান থেকে জামাত অধ্যুষিত এলাকা আলাওয়াই এই যে চেয়ারম্যান দুর্গার জামাতের চেয়ারম্যান যেখান দিয়ে মানে- যেখান দিয়ে আমরা সবসময় মানে সারা জীবন আওয়ামী লীগ ভোট কম পাইছে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ আমাদের প্রতিটি চেয়ারম্যান এটা সদর উপজেলা মানে কি জননেত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড জনগণ তাতে খুশি বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ খুশি সেইটার প্রমাণ কিন্তু দেখাইতেছে এই নির্বাচনে অনেকেই অনেক রাজনৈতিক হিসাব বিচার করতে চায় রাজনীতিতে আর গেলাম না পুলিশ ই জনতা জনতাই পুলিশ তো আমি পুলিশ আবার পুলিশই আমি ঠিক না কথা মানে কি জনতাই পুলিশ জনতা পুলিশ মানে কি আজকে পুলিশ কমিশনার আছেন এটাকে এইভাবে রান করে গেছেন যিনি আসবেন যেই আসুন আমার আশা থাকবে এবং যারা এখানে তার অধীনে কাজ করতেছেন কারোর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা না গিয়ে ওসি সাহেব আছেন আমি কালকে অফিসে ডেকে বললাম যে বিভিন্ন কথা আলাপ করলাম যে কি আপনাদের তো কোনো তহবিল নেই আমার আজকে এত বছর একটা মোটরসাইকেল চালানোর জন্য তো আমি আমার ছাত্রলীগের জন্য তহবিল করা করি না আজকে কোনো জায়গায় যেখানে মুরব্বীরা বসে দিয়েছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আজকের থেকে শান্তির সময় কবে কাটাইছেন বরিশাল শহরে আজকে যুদ্ধের নগরী থেকে শান্তির নগরী শুধু পুলিশ না আমাদের রাজনৈতিক আজকে আমার শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আমার মা তার অবদান তো অবশ্যই আছে খালি প্রধানমন্ত্রী হিসাবে তার অবদান দেবেন সে তো আমাদের দলীয় সভানেত্রী আওয়ামী লীগের বঙ্গবন্ধু না আমরাও তো সেই আদর্শে রাজনীতি করি তাদেরও একটু কিছু কৃতিত্ব দেন কমিশনার সাহেব বাইরে আমার just just kidding just kidding আমি এই কাজটি সিরিয়াস এটা সিরিয়াস এটা মজা করলাম এই করতাম দিলাম আসলে আমি যেহেতু বললাম তো আপনারা ভালো করে জানেন যে আমি রাজনীতি করি আমার এখানে যারা এখানে যারা আছেন বা আমার ত্রিশটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের আমার আব্বা এই যে আমার সভাপতিকে আমি আব্বা ডাকি আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলায় চৌষট্টিটা কমিটি আছে আর মহানগর এসেছে বারোটা বারোটা মহানগরে বারোটা জেলা স্ট্যাটাস কমিটি কোন সাধারণ সম্পাদক তার সভাপতির আব্বা হয়ে ডাকে দেখাইতে পারবেন তার সাথে যে সম্পর্ক তার সাথে যে আমার ছবি আছে তার গলা জড়া জড়িয়া আপনি দেখাইতে পারবেন সারা বাংলাদেশে এটা কি এটা আন্তরিকতা আমরা এই দলটা হচ্ছে আমাদের রক্তে এই দলটা আমার রক্তে এই দলটা ব্যথা পাইলে পরে আমার নেত্রী ব্যথা পাইলে পরে আমাদের গায়ে ব্যথা লাগে আমাদের রক্ত চলে যায় সে থাকতে আমাদের বাড়ি ফেলাইতে চায় সে না থাকলে আমাদের কি হবে আমরা জানি না আইজের কর্মীদের কি হবে আমরা জানি না আজকে জননেত্রী শেখ হাসিনাকে দাঁড়াই রাখার জন্য সারা বাংলাদেশ হয়তো আমরা পারবো না কিন্তু বরিশালকে আমাদের কমিশনার সাহেব যেভাবে পুলিশিং কমিটিকে যেভাবে শক্তিশালী করিয়া আজকে জনগণের সেবার কাজে ব্যবহৃত করতেছে আমরা মহানগর আওয়ামী লীগ তার সাথে একই সাথে সিটি কর্পোরেশন একই সাথে আজকে ছাত্রলীগ আপনারা দেখছেন আরেকটু আবার অন্য কথা একটু চলে যায় সরে কমিশনার স্যার সময় নেই না পাঁচ মিনিট বেশি নেব না অ্যাকচুয়ালি তো সভা আমার যেহেতু আমি সভাপতি এখানে সভা আমি শেষ করবো যত ফুল আমি চাই অত ফুল আমি বলতে পারি কিন্তু তারপরও তারপরও তো কিছু রয়ে যাচ্ছে ঠিক না তো বিষয়টা হচ্ছে কি আমি পরিবারের মতো আমার সিটি কর্পোরেশনের স্টাফদের আমি মনে করি ইচ্ছা পরিবার কারণ আমি বাইরে থাকছি আমেরিকার মতো জায়গায় দশ বছর বারো বছর কাটাইছি আমার পলিটিক্যাল লাইফে আমার বিভিন্ন এটা আপনারা দেখেন না সেহেতু আপনারা মনে করেন যে আমাদের পরিবারের আট দশজন আর আমরা মনে হয় এক না আমাদের জীবন খুব সাধারণ কাটে না কারণ আমার বাপ আমাদের সবাই দিতে পারে না আমাদের জীবন এরকম এরকম এরকম এরকম এরকম এরকম আমাদের চোখের সামনে দেখছি কিভাবে ছিয়ানব্বই আসছে তার আগে পনেরোই আসছে তো আপনারা জানেন ওই ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম ওই তো আমাদের জীবন খুব সাধারণ যায় না দশ ক্লাসে এগারো স্কুলে পড়ছি আমি আমার ছাত্র খারাপ এর জন্য না আপনাদের কি মনে হয় যে আমার মেধা খারাপ এই যে মেয়র হিসেবে কাজ করতেছি চার বছর সাত দিন চার বছর আপনাদের কি মনে হয় যে আমার মেধায় কিছু নাই আমি তো এই যে উদাহরণ দেয় আমাকে ঢাকা শহরে আমার যে ফ্যান যারা মনে করেন বিভিন্ন জেলার ভক্তরা যখন বলে আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি যে কি এমন আছে আমার মধ্যে আমি তো দেখি না কিছু আছে কি যোগ্যতা আমার শুক্রিয়া আদায় করি প্রতিদিন আল্লাহর কাছে শুয়ার সময় চিন্তা করি যে আমি এই এই চেয়ারের যোগ্য আমি কি না আল্লাহ আমাকে তো এই চেয়ারে বসাইছো আল্লাহ আমি কি এই চেয়ারের যোগ্য কি না প্রতিটা মানুষের করা উচিত আমি মনে করি তাহলে প্রতিদিন সকালবেলা আবার ওই যে যা ছিলেন ওই জায়গা দিয়ে আপনি স্টার্ট করবেন আমি মনে করি কারণ আমি প্রতিদিনই যখন বাসা দিয়ে নামি ওই যে রাস্তার লোক আমি ওটা আমি ভুলি নেই ক্ষমতার গরম ছিয়ানব্বই পঁচাত্তর এই হাতে ক্ষমতা কত ক্ষমতার আগুন কত গরম হইতে পারে জ্বলছে আবার নেমছে পুরাইয়া সারখার করে দিছে আবার কিন্তু আমরা পড়তে পড়তে কিন্তু আমরা আমি সেলিমাদ সাদেক আবদুল্লাহ থেকে আসছি কেউ যদি মনে করে আমরা কোথা দিয়ে মাথা গরম করাই দেবে কোথা দিয়েই মনে করেন ওই ছিয়ানব্বই সাদেক আবদুল্লাহ বানাই দেবে স্কুলের স্টুডেন্ট বানাই দেবে এখানে দশ বছর মানুষের কামলা দিয়েছি আমেরিকায় মানুষের বাথরুম পরিষ্কার করে এসেছি অপমান এই পরিবারে জন্মগ্রহণ করে বহুত অপমান অপদস্থ এই শহরে যখন রাজনীতি করতে আসি বারো বছর আগে অনেক অপমান অপদস্থ হয়েছি না কিচ্ছু মনে করি নাই আমার মুখলেস দাদা মুখলেসুর রহমান সভাপতি ছিলেন মারা গেছেন সবাই চোদ্দ জন পরিষদ সরে আমার বলছে সাথে তুই পারবা না যতবার সে আমাকে বলছে পারবা না অতবার আমার পা হতে মাথা পর্যন্ত রক্ত চারণ আরো বাইরে গেছে পারবো না মানে পারবো না কেন পারবো না আর দশজন মানুষ যদি পারে আর একজন যদি পারে আমি সাথে আমার মধ্যে কি এমন কমতি আছে আমি পারবো না এখনো আমি সেটাই মনে করি আমার ডিকশনারিতে সম্ভব না হইলে আর একজন মানুষ যেটা পারে ইনশাল্লাহ সেনিবার সাদেক আব্দুল্লাহ সেটা পারবে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছে আমাদের এখানে এই যে কি কয় হাসলা আপনার মনের ভিতরে সেই শক্তিটা প্রয়োজন আজকে জাগরণ সৃষ্টি করছি তো বরিশাল শহরে পরিষ্কার করছি তো আমি একলা রাস্তা একটা পরিষ্কার না করি আজকে ইডিওপলিস e city Barishal city corporation মানে কি সৃজনশীল বিসিএস পরীক্ষায় প্রশ্নতে আসে বরিশাল সিটি কর্পোরেশন কি সৃজনশীল সিটি কর্পোরেশন সেই জায়গা তো নিয়ে আসছি আপনাদের সিটি কর্পোরেশনকে সেই জায়গায় নিয়ে আসছি তো আপনাদের শহরকে এটা তো স্বীকার করতে হবে কি বললেন আন্টি আমার মার শিক্ষক বসে নিচ্ছে সামনে আমার মার শিক্ষক বসে নিচ্ছে সামনে গান গার্লস গাইডের সভাপতি না আন্টি মহিলা কথা সবাই সুযোগ পাইছি সবাই সব স্তরের লোক কথাগুলি আপনাদের জানা উচিত এবং কথাগুলি বলা উচিত রাস্তায় রাস্তায় ঠিক না উপকার ভোগী আপনারা আমি না কিন্তু আমার কিন্তু কষ্টই হয়ে গিয়েছে উপকার ভোগ কিন্তু করতেছে বরিশাল শহরের নাগরিকরা আমি কিন্তু উপকার না আমার তো গান ধরতে আছে যাইতে আছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে নিজের অর্থায়নে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ তার সন্তান হিসাবে তার একটা ক্ষুদ্র কর্মী হিসাবে তার কথাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি মাত্র বরিশাল সিটি কর্পোরেশন নিজের পা দাঁড়াইয়া পাঁচ বছরের গ্যারান্টি বাংলাদেশ এটা তো চ্যালেঞ্জ এটা তো বুকের ঠাকাই করবেন আপনারা বরিশাল সহ উদাহরণ পাঁচ বছরের নিজের টাকা দিয়ে পাঁচ বছরের বলি না কেন আমরা কষ্টটা কোথায় আমাদের আমার কথার সাথে কি কাজের মিল নেই তাইলে আপনারা দেখতে পাচ্ছেন না তিন বছর চার বছর তো অলরেডি অনেক রাস্তা হয়ে গেছে চলতেছে আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই চলে যাবেন কালকে আমার অফিসে ছোট্ট একটা প্রোগ্রাম আছে তার জন্য তার বিদায় অনুষ্ঠানের জন্য যে চলে যাবেন তখন মনে ভয় লাগে যে কোন জায়গায় কোন স্টেপে কোন জায়গায় ভুলটা না করিয়ে ফেলায় যে কারণে আমি প্রতিটা স্টেপ চেষ্টা করি সেইভাবে নেওয়ার জন্য কারণ আমার কাঁধে আপনারা বুঝতে পারতেছেন না যে কতখানি বোঝা নিয়ে আমি হাঁটি আমার মাথায় আমার কাঁধে কতখানি ওজন আমার মায়ের আশা ভরসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু